আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে সামনে এসেছি আমরা অনেকেই জানি যে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের দিকে লোকজন বেশি ছুটছে কারণ আমরা মনে করি অতি সহজে খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং তো আসলে যারা ফ্রিল্যান্সিং করে বা যারা ইতিমধ্যে করতে আগ্রহী হয়েছেন প্রবেশ করেছেন তারাই বলতে পারবেন যে ফ্রিল্যান্সিং কতটা কঠিন তো চলুন আজকে আমি ফাইবার মার্কেট প্লেস নিয়ে কিছু কথা বলবো আমরা অনেকেই ফাইবার মার্কেট প্লেসে প্রবেশ করেছি কিন্তু দুঃখের বিষয় আমরা অর্ডার পাচ্ছি না অর্ডার না পাওয়ার অনেকগুলো কারণ আছে তো আমি আমি আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো না আমি আজকে কথা বলবো যে কিভাবে খুব দ্রুত ফাইবার থেকে অর্ডার পাওয়া যায় এবং দ্রুত আর্নিং করা যায় দেখতে পাচ্ছেন এটা আমার প্রোফাইল প্রোফাইল তো ড্যাশবোর্ড তো আমি প্রোফাইলে যাব দেখেন এটা আমার প্রোফাইল এটা প্রোফাইল নেম আর আমার সম্পর্কে শর্ট বায়ো তো আমার অ্যাক্টিভ গিগ হচ্ছে চারটি দেখেন আমার খুব বেশি দিন হয়নি কিন্তু অ্যাকাউন্ট খুলে যদিও এপ্রিলে অ্যাকাউন্টটি খোলা কিন্তু আমি কাজ শুরু করেছি জুলাই মাস থেকে তো তিন মাসের মধ্যে আল আল্লাহ রহমাতে আমি লেভেল পেয়ে গেছি তো এই জন্য আপনাদেরকে কিছু টিপস আমি দেব যে কিভাবে খুব দ্রুত অনলাইন থেকে অর্ডার পাওয়া যায় একটা জিনিস খেয়াল রাখবেন একটা গি তৈরি করলাম আর মাঠে ছেড়ে দিলাম হলো না একটা গিগ তৈরি করতে গেলে অনেক কিছু জানা দরকার একটা গিগের ইমেজ গিগের ভিডিও ডেসক্রিপশান টাইটেল এগুলোর উপর নির্ভর করবে আর আসলে একটা কথা কি আপনার গিগ দ্বারা আপনি ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারছেন কি না আর যদি আকৃষ্ট করতে পারেন তাহলে আপনি অল্পতেই আর্ন করতে পারবেন দেখুন আমি ইতিমধ্যে একটি ভিডিও তৈরি করে ফেলেছি তো ভিডিও করার তৈরি করার সিস্টেমটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো কিভাবে ভালো মানের ভিডিও তৈরি করতে হয় কিভাবে ভালো মানের ইমেজ তৈরি করতে হয় কিভাবে ইউনিক এবং সুইটেবল গিক ডিসক্রিপশান লিখবেন এসব বিষয় নিয়ে আমি পরে এক ভিডিওতে আলোচনা করব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে খুব দ্রুত ফাইবার থেকে আর্ন করা যায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো option dashboard message order gig analytic earnings community মৌ তো এগুলো যারা আমরা ফাইবারে প্রবেশ করেছি তারা ইতিমধ্যে সব সম্পর্কে জানি তো ফাইবারে কিভাবে খুব দ্রুত অর্ডার পাওয়া যায় সেই বিষয়ে কথা বলছিলাম তো এই জন্য আমাদের সবার আগে প্রয়োজন বায়ার রিকোয়েস্ট পাঠানো তো বায়ার রিকোয়েস্ট আমরা কিভাবে পাবো এটার জন্য আপনাকে মোড়ে ক্লিক করতে হবে মোড়ে থেকে দেখেন এই যে দেখেন এখানে চারটে অপশান চারটের মধ্যে আমরা বায়ার রিকোয়েস্টে ক্লিক করব হ্যাঁ বায়ার রিকোয়েস্টে ক্লিক করলে দেখবেন এই যে দেখেন আমি ইতিমধ্যে একশো চুয়াত্তরটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করেছি অ্যাক্টিভ এখনও দুইশোটি তো এখানে দেখবেন যে বায়াররা তাদের কি প্রয়োজন সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বলেছেন যে আমি এই কাজটি করে নিতে চাই তো আপনার আপনি কি কাজ করেন আপনি কোন ক্যাটাগরির কাজ করেন সেই বিষয়টি এই বায়ারের চাওয়ার মধ্যে যদি থাকে তাহলে আপনি এই জিনিসগুলো খুব ভালো করে পড়বেন দেখেন এখানে কি লিখেছে need a SEO expert for YouTube to optimize a regular and motivational channel with content in Urdu যাই হোক আমি অত বিস্তারিত ভিতরে যাচ্ছি না তো আপনি যে বিষয়ে কাজ করেন সেই বিষয়টি এখানে উল্লেখ আছে কি না আর বায়ার এক্স্যাক্টলি কি চাচ্ছে সেই জিনিসটা দেখে আপনি সেখানে ক্লিক করবেন এই যে দেখেন এখানে সেন্ড অফার অবশ্যই বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় আপনি খেয়াল রাখবেন বায়ার কতদিন সময় চেয়েছে কত স্পেন্ড করবে আপনার জন্য অর্থাৎ আপনাকে কত পরিমাণ দিতে রাজি আর কি পরিমাণ কাজ করে নিতে চায় আপনি যদি সব কিছু পারফেক্ট থাকে তাহলে আপনি ধরেন আমি ইউ নিয়ে কাজ করি এখানে কি বলতেছে আই নিড তিনশো dofollow backlink for my website so আমি এটাতে অ্যাপ্লাই করব দেখেন এখানে করার সাথে সাথে আপনার যদি একটি গিক থাকে তাহলে আপনার একটি গিগে অটো চলে আসবে আর যদি একটির বেশি থাকে তাহলে কোন গিগ দিয়ে আপনি অফার পাঠাতে চাচ্ছেন সেই গিগে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে ডিসক্রিপশান দেখুন এখানে কি লিখেছে হাই তো আপনি কি লিখবেন হ্যালো ছেলে হলে স্যার আর মেয়ে হলে ম্যাম যাই হোক এটা ছেলে তো আমি স্যার লিখলাম এখানে কি লিখবো hi I am checking your offer Oh, offer and and promise promise I fulfill fulfill your your demand demand যাই এখানে কিছু মিস বানান বা মিস্টেক রয়েছে তো ওগুলো আমি ঠিক করে নিলাম এখানে কি দেখেন ইউনিট এখানে আই নিট দেওয়া আছে এটা আমি এক্স্যাক্টলি কপি করব খুব সহজ কপি করলাম কপি করে এক্স্যাক্টলি আমি এখানে পেস্ট করব পেস্ট করলে হবে কি এখানে আপনি কোটেশন মার্কটা দিবেন বন্ধনী মার্কটা দিবেন যাতে বুঝতে পারে আপনি ওনার ডিমান্ড ওনার চাওয়াটা পড়েছেন এবং আপনি তা ফুলফিল করতে সক্ষম শেষে লিখবেন কি আই অ্যাম from F-I-T-I-O-N confirmation শেষে লিখবেন thanks and regard thanks and regard আপনার নাম আপনার নামটি শেষে বসিয়ে দিবেন আমার যেহেতু দেওয়া আছে পোস্ট সত্তর বাহাত্তর দেন এখানে উনি উনি স্পেন্ড করতে কত চেয়েছেন দুইশো পঞ্চাশ আমি এক্স্যাক্টলি দুইশো পঞ্চাশ মধ্যে যদি করতে পারি দুইশো পঞ্চাশে দিব কেউ কেউ বলে যে কম দেব আসলে কম দিলে বায়ার মনে করে যে আপনার কাজের কোয়ালিটি কম এই জন্য দেন সেন্ড দেখেন আমি ইতিমধ্যে অফারটি সেন্ড করে ফেলেছি তো এভাবে আপনি দেখবেন অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আছে আপনি পড়ে পড়ে দেখবেন কোন কাজগুলো আপনার কাজ রিলেটেড সেইগুলোতে আপনি ক্লিক করবেন ক্লিক করে বুঝে ভালো করে পড়বেন পড়ার পর বুঝবেন বুঝে তারপরে রিকোয়েস্ট পাঠাবেন অর্থাৎ অফার সেন্ড করবেন তো একটা কথা কি যে একটা দিনে আপনি সর্বোচ্চ দশটার বেশি অফার সেন্ড করতে পারবেন না তো আপনি সেই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় দশটা অফারটাই সেন্ড করতে যেহেতু আপনি নতুন তো এই হয় হয় কি যত বেশি অফার সেন্ড করবেন আপনার তত বেশি বায়ারের সাথে আপনার কমিউনিকেশান হলো কমিউনিকেশান হতে হতে দেখবেন আপনি দশটা দিলেন দশটার মধ্যে যদি একটাও আপনার সাথে কনভারসেশান করে অর্থাৎ যোগাযোগ করে তো সেক্ষেত্রে ধরেন দশ দিনে দশ শ অর্থাৎ একশোটা একশোটা বায়ার আপনার সাথে কনভারসেশন করলো তো একশোটার মধ্যে আপনাকে পাঁচ পাঁচটা বায়ার আপনাকে আপনাকে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতেই পারে কারণ আপনার কাজ তার ভালো লাগতেই পারে তো এই হলো বায়ার রিকোয়েস্টের কিছু ডিটেলস আসলে আমি যেভাবে লিখলাম আপনারা এইভাবে না লিখে আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন তবে অবশ্যই বায়ার কি চেয়েছে সেই বিষয়ে বিস্তারিত পড়বেন বুঝবেন তারপরে রিকোয়েস্টটি পাঠাবেন আশা করি এভাবে রিকোয়েস্ট পাঠালে আপনি আপনারা খুব দ্রুত কাজ পাবেন এবং দ্রুত সাইন করবেন নতুন ফ্রিল্যান্সার সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভালো থাকবেন সব সময় আল্লাহ হাফিজ